দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি Subrata Saha workshop super mechanical Khulna polytechnic institute Khulna সকলকে আমার সেশনে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলকে শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আসো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব মেকানিক্যাল টেকনোলজির মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি বিষয়ের উপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের উপরে যেটি অনুষ্ঠিত হবে পৃষ্ঠতল পরিদর্শনে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ধারণা গ্রহণ বিষয় সম্পর্কিত বিষয়ের উপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায়ে যে সকল বিষয়সমূহ আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে তার মধ্য থেকে সার্বিক বিষয় বিবেচনা করে আমি তোমাদের সাথে আজ আলোচনা করব ইন্টারফেরোমিটার দ্বারা সমতল পরীক্ষা পদ্ধতির বর্ণনা অটোকলিমেটরের কার্যনীতির বর্ণনা এবং সবশেষে অপটিক্যাল কম্পারেটরের কার্যনীতির বর্ণনা এবং আমি আশা করি এই বিষয়গুলো আলোচনা ভালোভাবে তোমরা যদি শুনতে পাও এবং মনোযোগ সহকারে শুনতে পারো এবং বুঝতে পারো তাহলে তোমাদের অপরাপর অধ্যায়ের অপরাপর বিষয়গুলো সম্পর্কেও তোমরা জ্ঞান অর্জন করতে পারবে তাহলে আমরা দেখে নিতে চাই সেশন শেষে তোমরা কি কি বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের সেশন শেষে তোমরা ইন্টারফেরোমিটার দ্বারা সমতল পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানবে অটোকোলিমেটরের কার্যনীতি সম্পর্কে জানবে এবং অপটিক্যাল কম্পারেটরের কার্যনীতি সম্পর্কে জানতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই আলোচনাগুলো শুরু করার পূর্বেই আমাদের জন্য নির্ধারিত যে সময়টুকু ৩০ মিনিট তাকে আমরা প্রত্যেক দিনের মতো একটু বিভাজন করে নিতে চাই আলোচনার জন্য মূল আলোচনার জন্য বিশ মিনিট সময় বরাদ্দ রেখে প্রাথমিক আলোচনার জন্য আমরা পাঁচ মিনিট এবং শেষের দিকে প্রশ্নোত্তর বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য পাঁচ মিনিট রেখে আমরা আলোচনাটি শুরু করতে চাই সেই মূল আলোচনার প্রথমেই আমরা আসব হচ্ছে গত সেশনে আমরা যা আলোচনা করেছিলাম তার উপরে পুনর আলোচনা বা পূর্ব পাঠে পুনর আলোচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত সেশনে কি আলোচনা করেছিলাম আমরা আলোচনা করেছিলাম রাফনেস ওয়েভিনেস ফ্লজ এবং লেয়ের সংজ্ঞা এবং সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথডের বর্ণনা করেছিলাম আমরা বিভিন্ন রকমের চিত্রের মাধ্যমে আমরা আলোচনাকে উপস্থাপন করেছিলাম উদাহরণ সহকারে আশা করি তোমরা সেগুলো ভালো করে বুঝতে পেরেছো এবং সেগুলো তোমরা পরবর্তী অনুশীলন করেছো এবং দ্বিতীয় আরেকটি আলোচ্য বিষয় ছিল গত সেশনে সেটা হচ্ছে ডিরেক্ট মেজারিং মেথডে ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করে সারফেস পরিদর্শনের বর্ণনা প্রত্যাশিত বিষয় হচ্ছে এটি গত সেশন শেষে তোমরা নিশ্চিতভাবেই এই আলোচ্য বিষয়গুলোর উপরে ব্যাপক পড়াশোনা করেছো এবং অপরাপর বিষয়গুলো সিলেবাসের তোমরা দেখেছো এবং পড়েছো কিন্তু একটু পুনর আলোচনার ক্ষেত্রে তোমাদেরকে মনে করিয়ে দিতে চাই আমরা রাপনের সম্পর্কে কি বলেছিলাম ওয়েভিনি সম্পর্কে কি বলেছিলাম আমরা প্রথমেই কিন্তু গত সেশনে যেটা আলোচনা করেছিলাম এই আলোচ্য বিষয়ে লেটা কি লেটা কিন্তু আমরা বলেছিলাম যে আর কিছুই না একটি বস্তু যখন আমরা তৈরি করব তখন সেগুলো কতগুলো সারফেসের মাধ্যমে গঠিত হবে বা তৈরি হবে সেই একটি একটি সারফেস নিয়ে যখন আমরা চিন্তা করব বা করা হবে বা গঠিত হবে তখন সেই সারফেসটি যে টুল তৈরি করবে সেই টুলটি কোন দিক থেকে কোন দিকে মেটালকে রিমুভ করে তৈরি করলো সেই টুলের যে মেটাল রিমুভালের যে দিক সেই দিকটি যে চিহ্ন রেখে যায় সারফেসের উপরে সেই ডিরেকশনটাকেই বলা হবে হচ্ছে লে আমরা চিত্র দিয়ে তোমাদেরকে পরিষ্কার করে বুঝানোর চেষ্টা করেছিলাম এবং বারবার বলেছিলাম আশা করি তোমাদের মনে পড়ছে তারপরেই আমরা দেখানা দেখানোর চেষ্টা করেছিলাম এবং চিত্রের মাধ্যমে বুঝিয়েছি রাফনেস সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা কাটিং টুল যে কাজ করে সারফেস তৈরি করার সময় সেখানে দুটো ঘটনা ঘটে একটি হচ্ছে ডেপথ অফ পার্ট থাকে একটি ফিড রেট থাকে দুটোর মাধ্যমেই রাফনেস তৈরি হয় সেখানে আমরা একটি আমাদের যেরকম করে থ্রেডের যে একটি শেপ থাকে ওরকম করে আমরা চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম যে দেখো এইভাবে ওর শেপগুলো বা আকৃতিগুলো তৈরি হতে পারে যা যার মাধ্যমে ডেপথ অফ কাট দিলে ওটা গভীর হবে হিল হবে ক্রেস্ট হবে এবং ফিট রেটের মাধ্যমে ওটা একটু ছড়িয়ে যেতে পারে বা পাশে পরপর পর করে তৈরি হয় এটাকে রাফনেস আমরা বলার চেষ্টা করেছিলাম এবং এইটা যখন একটু বৃহৎ আঙ্গিকে তৈরি হবে যখন ডিউ টু ভাইব্রেশন বা অন্য কোনো রকমের বিচ্যুতির কারণে তখনই সেটাকে আমরা বলবো সমন্বিতভাবে ওয়েভিনেস কিন্তু এই যে টার্মসগুলো পদগুলো শব্দগুলো আমরা বলেছিলাম সেখানে তার আগে একটি শব্দ বলেছিলাম যে সারফেসকে গোটা সারফেসকে আমরা যখন পরিচয় করে দিতে চাই এই রাফনেসের আলোচনার প্রথমেই তখন আমরা শব্দটা ব্যবহার করি সারফেস ফ্রিস অথবা সারফেস টেকচার অথবা সারফেস টপোলজি সেক্ষেত্রে এই সকলগুলোকে বলা হয় তার কম্পোনেন্ট যেমন লে একটি সারফেস টেকচারের কম্পোনেন্ট ওয়েভিনেস একটি কম্পোনেন্ট রাফনেস একটি কম্পোনেন্ট আশা করি তোমাদের সব কিছুই মনে পড়ছে ফ্লজের সঙ্গে আমরা বলেছিলাম একদম ভিন্ন আকৃতির একেবারে অপ্রত্যাশিতভাবে যদি এই সারফেস স্ট্রাকচারের যে কম্পোনেন্টগুলো এতক্ষণ ধরে বললাম বা গত ক্লাসে বিস্তারিত বলেছি তার থেকে ভিন্ন ধর্মের একটি বা ভিন্ন ধর্মীর ভিন্ন ন্যাচারের এক ধরনের ত্রুটি তৈরি হয় সারফেসের উপরে তখনই সেটাকে বলা হয় হচ্ছে ফ্লস আশা করি তোমাদের সবকিছু মনে পড়ছে আমরা একটু চলে যেতে চাই গত ক্লাসে এরপরে কি বলেছিলাম সারফেস ফিনিশকে চিহ্নিত করতে আইএসও মেথডের বর্ণনা সেখানে আমরা একটি নির্দিষ্ট রকমের প্রতীক ব্যবহার করে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রতীকের পাশে কতগুলো আমরা বর্ণমালা ব্যবহার করেছিলাম A B C D E তার প্রত্যেকটি বর্ণমালার বিপরীতে কি কি তথ্যগুলো থাকে সেই কথাগুলো আমরা সুস্পষ্টভাবে উল্লেখ করেছিলাম এবং তার ব্যাখ্যা দিয়েছিলাম আশা করি তোমাদেরকে সেগুলো মনে পড়ছে এবং তোমরা সেগুলো মনে রাখার চেষ্টা করবে যতদূর থাকে প্র্যাকটিক্যাল লাইফে যখন যাবে তখন সেগুলো ব্যবহার করতে করতে আরও বিস্তারিতভাবে তোমাদের মনে থেকে যাবে এরপরে শেষের দিকে আমরা আলোচনা করেছিলাম ডিরেক্ট মেজারিং মেথডে ডায়মন্ড স্টাইলাস অ্যানালাইজার ব্যবহার করে সারফেস পরিদর্শন সম্পর্কিত আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা কিন্তু ঠিক এই ইনডিরেক্ট অর্থাৎ আমরা গতদিন বলেছিলাম যে দুইভাবে আমরা সারফেস পরিদর্শন করতে পারবো একটি হচ্ছে কন্ট্যাক্ট মেথডে আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট মেথডে আজকে আমরা যে আলোচনাগুলো করতে যাচ্ছি একটু পরেই সেটা কিন্তু হবে হচ্ছে এই নন কন্ট্যাক্ট মেথডে যেখানে অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হবে আশা করি আমরা তার জন্য অপেক্ষা করছি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা চলে যেতে চাই আজকের জন্য নির্ধারিত আলোচ্য বিষয়ের প্রথম আলোচনায় প্রথম আলোচ্য বিষয়টি হচ্ছে ইন্টারফেরোমিটার দ্বারা সমতল পরীক্ষা পদ্ধতির বর্ণনা তোমরা দেখতে পাচ্ছ চিত্রে বাম পাশে যে চিত্রটি আছে সেখানে আমরা দুটো চিত্র দেখিয়েছি দুটো বৃত্তের মধ্যে এ বি ফ্রেন্স ফরমেশন এবং ডান পাশে একটি গোটা চিত্র দেখা যাচ্ছে একেবারে আলোক অধ্যায় ফিজিক্সের আলোক অধ্যায় যেরকম চিত্র চিত্র থাকে সেরকম ভয় পাওয়ার কিচ্ছু নেই তোমরা সবগুলো জানো বলে আমি মনে করি এবং তোমরা এই জিনিসগুলো খুব সহজ বলে মনে হবে আমি তাই মনে করছি একটু আলোচনা করলে তোমাদের কাছে সব পরিষ্কার হয়ে যাবে খুব সহজভাবে গ্রহণ করতে হবে যে আলো এক জায়গা থেকে উৎস হিসেবে তৈরি হবে সেটি লেন্সের মধ্য দিয়ে প্রতিফলিত হবে বা প্রতিশ্রিত হবে আবার আর একটি লেন্সের উপরে পড়বে আবার প্রতিফলিত বা প্রতিশ্রিত হবে এইভাবে ঘটনাগুলো ঘটে আমরা চেষ্টা করব সারফেসের বিষয় সম্পর্কে আমরা কি করতে চাই সেই বিষয়টি হচ্ছে কি হচ্ছে না পাচ্ছে কি পাচ্ছে না এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিষয় দেখা যাক আমরা কি এখানে আলোকপাত করি বা আলোচনা করি তো ইন্টারফেরোমিটার দ্বারা সমতল পরীক্ষা পদ্ধতি তাহলে কি করব সমতল একটি তল বা সারফেস কতটুকু সমতল আছে বা কাঙ্ক্ষিত মাত্রায় আছে কিনা বা অপর একটি আমার জন্য রেফারেন্স হিসাবে সমতল আছে তার সাপেক্ষে কতটুকু সমতল এইটা আমরা বিবেচনা করার জন্য পরিদর্শন করার জন্য আমরা একটি ডিভাইস ব্যবহার করব সেটাকে বলা হবে ইন্টারফেরোমিটার আশা করি আমরা বুঝতে পেরেছি কি আলোচনা করতে চাচ্ছি এখানে প্রথমে আমি বলছি যে এরকম চারটি টার্মকে আমাদের ভালো করে একটু বুঝতে হবে তাহলে অনেকখানি আমরা বুঝে ফেলবো সেটা একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ইন্টারফেরোমিটারটা কি একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আর কিছুই না হয়ে গেল বুঝলাম যে আমরা আলো দ্বারা এটাকে ঘটনাগুলো ঘটবে আলো দ্বারা এই বিষয়গুলো কার্যক্রমটি পরিচালিত হবে বা নিয়ন্ত্রিত হবে কেন ফ্রিন্স ফ্রিন্সটা কি ফ্রিন্স হচ্ছে কিছুই না সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গ্রাফিক্যাল অর্থাৎ চিত্রের মাধ্যমে আমরা কোনো একটা বিষয়কে উপস্থাপন করব সেই বিষয়টি কি উপস্থাপন করব হচ্ছে যে এই যে আলো যখন এক জায়গা থেকে আর এক জায়গায় যায় তখন তাদের তরঙ্গ আকারে যায় তাই না সেই তরঙ্গ যে গেল সেই ওয়েবলেন্থ লাইটের যে ওয়েবলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য সেটাকে যদি আমরা কোনো একটি পর্দার উপরে ফেলে কোনো একটি ভাবে যদি আমরা সেটাকে চিত্রের মাধ্যমে দেখাতে পারি তাহলেই সেইটাকে কোনো এক অবস্থার তরঙ্গ দৈর্ঘ্যের চিত্রটাকে বলা হবে হচ্ছে কোনো এক নেচারের বলা হবে প্রিন্স এখানে এই প্রিন্স শব্দটি ব্যবহার করে আমাদের ওই আলোক তরঙ্গের কোনো এক নেচারের চিত্রকে প্রকাশ করা হচ্ছে এবং তার মাধ্যমেই কিন্তু আমাকে রেজাল্ট দিচ্ছে যে হ্যাঁ এই চিত্রে আমাদের সমতল আছে এই চিত্রে নেই আমরা একটু যে আলোচনাটি শেষে করব সেটা প্রথমে একটু করে একটু আমাদের বোধটাকে একটু সামনে এগিয়ে রাখি যেমন এ বাম পাশের চিত্র এ সেখানে দেখো বৃত্তের মধ্যে কতগুলো সমান্তরাল রেখা আর মাঝখানে একটি আয়তক্ষেত্রের মধ্যে সেখানেও সমান্তরাল রেখা দুটো সমান্তরাল রেখায় কিন্তু একই স্পেসে আছে এবং ঠিক সমান্তরাল এই অবস্থায় এরা বলতে চাচ্ছে এটা হচ্ছে পারফেক্টলি ফ্ল্যাট অর্থাৎ বৃত্তের মধ্যে যেটা সমান্তরাল রেখা ওইটা হচ্ছে আমাদের রেফারেন্স তল এবং আমি যে সারফেসটাকে মাপতে চাচ্ছি তার চিত্র হচ্ছে আয়তকার অংশটুকু সেখানটার সঙ্গে ওর মিলে গেল তাই বলতে চাচ্ছি এটা ফ্ল্যাটনেস ওকে ডান পাশেরটা কিন্তু ওইটা মেলেনি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে ওরা বলতে চাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে নট ইন ফ্ল্যাট এটা সমতল নয় এই যে একটি তুলনা করলো এটাই হচ্ছে রেজাল্ট হবে তাহলে কি করে এই অবস্থাটি আসলো সেটা আমরা দেখব ডান পাশের এই যে চিত্রটি আছে সেটাকে আমরা বিবেচনা করব আলোচনা করব এক্ষুনি সেটা শুরু করছি তার কলিমেটিং লেন্স আরেকটি আমাদের যন্ত্রাংশ একটি লেন্স থাকবে যেটাকে বলা হবে কলিমেটিং লেন্স মূলত তার কাজটা হচ্ছে একটি ফোকাল পয়েন্ট থেকে আলোটা আসবে এসে যখন তার উপরে পতিত হবে আপতিত হবে তখন সে কি করবে প্রতিশ্রিত করবে এবং সমান্তরালভাবে সে সেটাকে আমাদেরকে প্রতিফলন করে ছেড়ে দিবে একেবারে বাইরে বের করে দিয়ে দিবে একই সাথে সে কি করবে রিফ্লেকশন করবে এবং রিফ্র্যাক্টেড করবে দুটো কাজই করবে প্রতিসরণ এবং প্রতিফলন দুটো কাজই সে করতে পারবে এই কলিমেটিং লেন্স এবং সমান্তরালভাবে এইটা হচ্ছে তার একটি বিশেষ বৈশিষ্ট্য অপটিক্যাল ফ্লাট যেটা অলসো আরেকটি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট কিন্তু এখানে সে সাহায্যকারী হিসাবে আমাদের আরও বেশি সহায়তা করার জন্য ব্যবহার করা হবে অপটিক্যাল ফ্ল্যাট নামক আরেকটি অত্যন্ত সরল এবং একটি ইনস্ট্রুমেন্ট হিসাবে ওকে এই হচ্ছে আমাদের মূল যন্ত্রাংশের অংশগুলো আমরা এখন দেখার চেষ্টা করি এখানে কি ব্যবহার করা হবে আর লাইট হিসাবে লাইট সোর্স হিসাবে এখানে ইন্টারফ্রোমিটারে আমাদের মূলত মনোক্রোমেটিক লাইট এক রঙের লাইট ব্যবহার করা হবে যার অ্যাম্পলিটিউড বা বিস্তার মোটামুটি সমান দৈর্ঘ্যের হওয়া উচিত বা হবে এই অবস্থায় যদি এরকম হয় যে দুটো লাইট সোর্স বা একাধিক লাইট সোর্স এক জায়গা থেকে পড়লো পরে তখন তারা যখন একত্রিত হয়ে আর এক জায়গা থেকে মিশে চলে গেল তখন যে লব্ধি যে আমাদের লাইট বিমটা পাওয়া যাবে সেটি কিন্তু দেখা যাবে ওই অ্যাম্পলিটিউডের দিক থেকে ওয়েবলেন্থের দিক থেকে মোরলেস ওই উৎস যে লাইট বিমের যে ইন্ডিভিজুয়াল যে এক একটি রে বা লাইট সোর্স ছিল তার সঙ্গে সামান্য হলেও কিছুটা পরিমাণে হেরফের আবার প্রায় কাছাকাছি এই যে সামান্য একটু তারতম্য এর মাধ্যমে কিন্তু আমরা ওইগুলোকে অরিজিন থেকে আলাদা করতে পারবে এবং আলাদা করা হবে যেটা কিনা আমরা স্ক্রিনের উপরে ওর ছবি ফেলে অর্থাৎ ওয়েব লেন্থ জিরো থেকে একশো ডিগ্রি ফেলে তাকে সূক্ষ্মভাবে মেপে আমরা সে তার পার্থক্য বা তারতম্যটা বের করে আমরা সারফেস রাফনেসটাকে আমরা বা ওই ফ্ল্যাটনেসটাকে আমরা মাপতে পারবো বা মাপা হবে এই অবস্থায় এই ঘটনাটা এই ইনস্ট্রুমেন্টটি কাজ করবে কিন্তু এখানে যে মনোক্রোমেটিক লাইট সোর্স হিসেবে ব্যবহার করা হয় সেখানে অনেক রকমের লাইট সোর্স ব্যবহার হতে পারে যে চিত্রটি দেখানো হচ্ছে সেখানে মূলত মার্কারি ব্যবহার করা হচ্ছে কিন্তু শুধু মার্কারি না mercury cadmium krypton sodium helium ইত্যাদি অনেক লাইট সোর্স এখানে ব্যবহার করা যেতে পারে মূলত প্রথমে আমরা চিত্রে যেটা দেখাচ্ছি দুটো লাইট সোর্স পড়লো কনডেন্সিং লেন্সের উপরে সেখান থেকে তারা কন্ডেন্সিং করে একটি পিন হোল অর্থাৎ একক ক্ষুদ্র ছিদ্র বিশিষ্ট গ্রিন ফিল্টারের উপর ভিতর দিয়ে পিন হোলের উপরে গড়ে তোলে পিন হোলটি এমন একটি জায়গায় অবস্থান করতেছে যেটা কিনা ওই আমাদের কোলিমেটিং লেন্সের ঠিক ফোকাল পয়েন্টে অবস্থান করতেছে এবং গ্রিন ফিল্টারের মধ্য দিয়ে যে সে একটি মনোক্রোমেটিক লাইট সোর্সের অবস্থাটি তৈরি করবে এই অবস্থায় আমাদের কলিমেটিং লেন্সের মধ্য দিয়ে যখন সে একেবারে পাস করে চলে যাবে তখন অপটিক্যাল ফ্ল্যাটের মধ্য দিয়ে যে নিচের দিকে দেখো আমাদের বেস প্লেট দেখানো আছে এবং ওয়ার্ক পিস দেখানো আছে দুটো রেকে এখানে দেখানো হচ্ছে দুটো লাইট বিমকে দেখানো হচ্ছে একটি ওয়ার্ক পিসের উপরে আর একটি বেস প্লেটের উপরে পরে আবার কিন্তু তারা ওই পথে ফিরে চলে যাবে ফিরে যে আমাদের গ্লাস প্লেটের রিফ্লেক্টর বসানো আছে তার উপরে পড়ে আমাদের চোখে এসে আপতিত হবে বা আমরা চোখ দিয়ে সেই ছবিটাকে আমরা দেখব যে কোন অবস্থায় পেলাম যে ছবিটা আমরা পাশের চিত্রে ফ্রেন্স ফরমেশনে আমরা দেখতে পাচ্ছি এইটা দেখার মাধ্যমে আমরা কিন্তু বুঝতে পারবো যে ফ্ল্যাটনেসের অবস্থাটি কি ঠিক ইন্টারফ্রোমিটার এই আঙ্গিকে মূলত কাজ করবে এবং এর মাধ্যমে আমরা কি করতে পারি ফ্ল্যাটনেস টেস্ট করতে পারি সারফেস কন্ট্যুর আমরা টেস্ট করতে পারি এবং স্লিপ গেজের থিকনেস আমরা কিন্তু নির্ণয় করতে পারি মূলত ইন্টারফেরোমিটার এইভাবেই কাজ করে থাকে এবং এর সাহায্যে মেট্রোলজিতে ইন্টারফেরোমেট্রি নামক একটি টেকনোলজিও তৈরি হয়েছে যে যার সাহায্যে আমরা থিকনেস বা ফ্ল্যাটনেস এই জাতীয় বিষয়গুলোকে আমরা পরিমাপ করার বা ডাইমেনশন নেওয়ার একটি উপযোগিতা তৈরি হয়ে যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যেতে চাই পরের আলোচনায় অটোকোলিমেটরের কার্যবিধি এটি আরেকটি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এখানে আমরা দুটো চিত্র একটা হচ্ছে ফিগার এ একটা ফিগার বি সবে কিন্তু আলোর নিয়ে ঘটনাগুলো ঘটবে প্রথম দিকে আমি বলে নিয়েছিলাম প্রথম চিত্র আমরা দেখতে পাচ্ছি যে একটি সারফেস আছে যেটি একদম সমকোণ কোনো একটি আলোক উৎস থেকে কলিমেটিং লেন্সের উপরে আলো পড়লো পরে সেটি আমাদেরকে প্রতিফলিত হয়ে চলে গেল যে ঠিক ওই সমকোণ করা যে একটি সারফেস আছে তার উপরে যখন পড়ল পরে কিন্তু আবার সে ওই একই পথে ফিরে এসে নির্দিষ্ট অরিজিনে পৌঁছাবে কিন্তু যদি আমরা ফিগার বিয়ের দিকে তাকাই একই রকম ঘটনা কিন্তু ঘটার কথা ছিল এবং ঘটতেছিল ঠিক কোনো একটা মুহূর্তে যদি আমরা ওই রিফ্লেক্টিং প্লেনটাকে সামান্য একটু পরিমাণে কোনো একদিকে থ্রিটা ডিগ্রি পরিমাণ একটু টেল্টিং করি হেলিয়ে দেই বা নাড়িয়ে দেই তাহলে এই যে ঘটনাটি ঘটবে সেটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য আলোচনার জায়গা বা ওই নাড়ানোর কারণে যে পরিবর্তনটি ঘটবে আলোক রশ্মির মাধ্যমে এবং যে আমরা প্রতিবিম্বটি পাব তার মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে প্রক্রিয়াটি আমরা যেটা চাই অটোকিলোমিটারের মাধ্যমে সেই ঘটনাটি আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারব মূলত এটি কি কাজে ব্যবহার করা হবে ব্যবহার করা হবে অপটিক্যাল কম্পোনেন্টসের অ্যালাইনমেন্ট মাপার জন্য এবং একই সাথে অপটিক্যাল এবং মেকানিক্যাল ডিফ্লেকশনসকে মাপার জন্য কিন্তু আমাদের অটোকোলিমিটার ব্যবহার করা হয় দুটো নীতি এই অটোকোলিমিটারে ভীষণভাবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই যে আলোক রশ্মিগুলো যাচ্ছে এবং আবার ফিরে আসছে এটার মাধ্যমে সে কিন্তু কখনো কখনো প্রয়োজন মোতাবেক আমি এই রশ্মিগুলোকে আমি বেশি দূর পর্যন্ত আমি বের করে দিতে পারবো প্রজেকশন করে আমি টেনে নিতে পারবো এবং লেন্সের উপরে আমরা যে বিমগুলো পড়তেছে এবং প্রতিশ্রিত হচ্ছে এই বিষয়টাকেও আমরা কিন্তু ইচ্ছামতো নির্দিষ্ট কোণে আমরা প্রজেকশন করে এঁকে নিতে পারব আরেকটি নীতি এখানে বিবেচনা করে নেওয়া হয় সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলটি দ্বিতীয় চিত্রের কথা যেটা আমরা বললাম একটু আগে ফিগার বি যে ওখানে যে আমাদের যে আলোক রশ্মিটি পড়ল আমাদের তলের উপরে প্লেন অফ রিফ্লেক্টর সেই তলটি সামান্য পরিমাণে হেলে গেলে মানে যদি একটি হেলানো হয় বা হেলে যায় তাহলে ওর যে পরিমাণে ডিফ্লেকশনটি ঘটবে আমাদের রিফ্লেক্টিং লাইট বিমের তার যে তারতম্যটি ঘটবে সেই বিষয়টি কিন্তু আমাদের এখানে খুব বিশেষ করে বিবেচনায় নিতে হবে এটি কতটুকু পরিমাণে ঘটতেছে এবং সেই বিষয়টি বিবেচনা করে আমাদের এখানে একটি হিসাব করতে হবে এই দুটো প্রিন্সিপালকে ভিত্তি করে আমাদের এই অটোকলিমিটারটি মূলত কাজ করবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা থাকা উচিত সেটা হচ্ছে আমরা যদি ফিগার বির দিকে তাকাই আমরা খেয়াল করতে পারবো যে সেটি প্রথমে মনে করা যাক ও বিন্দু দিয়ে আলো পড়ে আবার সেই বিন্দুতে ফিরে আসলো কিন্তু যখনই আমরা রিফ্লেক্টিং প্লেনটাকে একটু হেলিয়ে দিলাম তখন মনে করা যাক সেটি গেল এবং যাওয়ার পরে থিটা ডিগ্রি হেলানোর কারণে সে কিন্তু টু থিটা পরিমাণ সরে যে আলোকরশ্মি যে আমার ফিরে আসলো ফোকাল প্লেনে ও প্রাইম বিন্দুতে এই অবস্থায় আমরা যে বস্তুর যে চিত্র বা প্রতিবিম্ব যেটা পাবো তার মাধ্যমে আমাদের সকল কিছু হিসাব নিকাশটি করতে হবে এবং সেই হিসাবটির ক্ষেত্রে আমাদের যে সাধারণ জমিতে আমরা পূর্বে যে ক্লাসগুলোতে বারবার আলোচনা করার চেষ্টা করেছি এখানে সেই সেরকম একটি জিওমেট্রি এখানে আমাদের বারবার ব্যবহার করতে হবে যেরকম আমরা খুব সহজ করে যদি দেখতে পারি বা চেষ্টা করি যে কলিমেটিং লেন্সের ফিগার বির কলিমেটিং লেন্সের বাম পাশের অংশটুকু নিয়ে আমরা যদি চিন্তা করি ফোকাল প্লেন থেকে কলিমেটিং লেন্স পর্যন্ত এবং সেখানে যদি আমরা অসংখ্য আরও রেখা যা আছে তার থেকে বেশি রেখা টেনে নিয়ে আমরা কল্পনা করি তাহলে কিন্তু এরকম একটি চিত্র পেয়ে যাব এবং সেইখান থেকে আমরা এরকম একটি ফর্মুলা লিখতে পারবো O O prime is equal to যদি কিনা ওই অ্যাঙ্গেলের পরিমাণটি আরও বেশি ছোট হয় সূক্ষ্ম হয় তাহলে O O prime is equal to two theta into F কারণ ট্যান থিটার পরিমাণটা যদি খুব ছোট হয় খুব ছোট হয় তাহলে আমরা বলতে পারবো হচ্ছে two theta into F O O prime is equal to two theta into F এই two theta into F is equal to আমরা এখানে বলতে পারি হচ্ছে এক্স এক্সটা হচ্ছে কি এক্সটা হচ্ছে আমাদের লিনিয়ার ডিস্ট্যান্স লিনিয়ার ডিস্ট্যান্স কিসের লিনিয়ার ডিস্ট্যান্স আর এফটা কি এফটা হচ্ছে আমাদের ফোকাল লেন্থ লেন্সের ফোকাল লেন্থ এই যে কলিমেটিং লেন্সটা ব্যবহার করলাম সেটি আর লিনিয়ার ডিস্টেন্সই আমরা মাপ হচ্ছে যে কোনো একটি খুব সূক্ষ্ম প্রিসিশন মাইক্রোস্কোপ দিয়ে আমরা এই ডেন্স ডিস্টেন্সটি আমরা বা ডিসপ্লেসমেন্টটি আমরা মাপতে পারবো ও ও প্রাইম পর্যন্ত যে ডিস্টেন্সটি আমরা পাবো সেই ডিস্টেন্সটি আমরা মেপ নিতে পারবো এই ডিস্টেন্সটি যদি আমরা পেয়ে যাই তাহলে কি আমরা থিটার পরিমাণটি খুব সহজে পেয়ে যেতে পারবো থিটার পরিমাণটি যদি আমরা সহজে পেয়ে যাই তাহলে কি আমরা সহজেই বলতে পারবো না যে কি পরিমাণের অ্যাঙ্গেল ডিফ্লেকশনটি ওখানে হয়েছে বা কি পরিমাণে ওখানে ঘটার সমূহ সম্ভাবনা ঘটলো যেটা কিনা আমরা অ্যালাইনমেন্টের কথা বলতে চাচ্ছি যে অটোকোলিমিটার অ্যালাইনমেন্ট মাপার জন্য ব্যবহার করা হয় বা ডিফ্লেকশন মাপার জন্য ব্যবহার করা তাহলে সেটা সহজেই মন্তব্য করতে পারবো এই হচ্ছে আমাদের অটোকোলিমিটারের মূল কার্যনীতি যে আমাদের এখান থেকে এক্স এর মানটা যদি আমরা মাইক্রোস্কোপ দিয়ে বের করতে পারি যেটা কিনা ও ও প্রাইম তাহলে আমরা থিটার পরিমাণটা বের করতে পারবো এবং থিটার পরিমাণটা বের হয়ে গেলেই আমরা মন্তব্যটি করতে পারবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে যেতে চাই একদম শেষ আলোচ্য বিষয় সেটি হচ্ছে অপটিক্যাল কম্পারেটরের কার্যনীতি অপটিক্যাল কম্পারেটর একটা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আজকের ক্লাসের জন্য তো অবশ্যই একটি অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট এটি কিন্তু কম্পারেটর অনেক রকমের হতে পারে ম্যাগনিফিকেশনের উপরে ভিত্তি করে mechanical comparator electrical comparator optical comparator pneumatic comparator fluid displacement comparator অনেক রকমের হতে পারে যেমন আমরা ডায়াল ইন্ডিকেটর লিভার কম্পারেটর ব্যবহার করি সেগুলো কিন্তু কম্পারেটর এবং সেগুলো কিন্তু অ্যাবসলিউটলি মেকানিক্যাল কম্পারেটর তাই তো আমরা জানি কিন্তু এবং আমরা ব্যবহার করি মূল বিষয়টি হচ্ছে যে একদম অ্যাবসোলিউটলি পিওর অপটিক্যাল কম্পারেটর পাওয়া খুব কঠিন কিন্তু খুব বৃহৎ আকারে ম্যাগনিফিকেশন যদি আমরা পেতে চাই তাহলে আমাদের এই অপটিক্যাল প্রিন্সিপালটাকে ব্যবহার করেই এই ম্যাগনিফিকেশনের বিষয়টি খুব বেশি পরিমাণে পাওয়া সম্ভব সেই জন্য অপটিক্যাল মেকানিজমটা মেকানিজমটাকে ব্যবহার করে এবং মেকানিক্যাল কিছু কৌশলকে তার সঙ্গে সংযোজিত করে বা সমন্বিত করে আমাদের সাধারণত কম্পারেটরকে তৈরি করা হয় আমরা যে অপটিক্যাল কম্পারেটরটি নিয়ে এখন আলোচনা করব সেটাও কিন্তু এই দুটোরই সমন্বিত রূপ আমরা এই অপটিক্যাল কম্পারেটার যদি আলোচনা করতে চাই প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে নিতে হবে সেটা হচ্ছে এর একটি লিভার মেকানিজম থাকবে এবং সেই লিভারটিকে বলা হবে অপটিক্যাল লিভার এবং সেই লিভারটির একটি প্রিন্সিপাল থাকবে সেটি বুঝলে আমাদের অনেকখানি বোঝা হয়ে যাবে প্রিন্সিপালটি কেমন আমরা চিত্র এ এবং চিত্র বি কে একটু দেখার চেষ্টা করব চিত্র এর দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব যে এ বিন্দু থেকে আলোক রশ্মি পতিত হলো মিররের উপরে সেই বিন্দুতে পড়ে ও বিন্দুর দিকে চলে গেল এবং নর্মাল লাইন যদি এন হয় তাহলে A C N is equal to N C ও কোন সমান সমান হবে স্বাভাবিকভাবেই কিন্তু যদি বিয়ের দিকে তাকাই এবং সেখানে যদি আমরা এই প্লাঞ্জারের মাধ্যমে এই মিররের কে একটু হেলিয়ে দেই আলফা পরিমাণ যদি একটু টিল্টিং করি তাহলেই একটু গন্ডগোল হয়ে গেল বলে আমি বলতে চাই আর কিছুই না সেটা হচ্ছে এক দারুণ একটি পরিবর্তন ঘটে যাবে সেই পরিবর্তনটা আমরা মনে করি যে এখানে যেটা ঘটলো সেটা হচ্ছে থিটা পরিমাণ টিল্টিং করার কারণে আমরা মনে করা যাক স্ক্রিনে টু থিটা পরিমাণ একটি ম্যাগনিফিকেশন অবস্থাটি পেয়ে গেলাম এই যে একটি প্লাঞ্জারের ক্ষেত্রে প্লাঞ্জারের মাধ্যমে সামান্য পরিমাণে একটু হেরফের করার জন্য আমরা ওখানে ম্যাগনিফিকেশনটি পেয়ে গেলাম হচ্ছে প্রায় ডবল বা ডবল পরিমাণ আমি এখানে দেখালাম এই বিষয়টিকেই আমাদের কাজে লাগিয়ে কম্পারেটর মূলত কাজ করবে আমরা এইবার টোটাল অপটিক্যাল কম্পারেটার কম্পারেটরের মূল কাজটি আমরা নিয়ে আলোচনা করতে চাই এখানে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ম্যাগনিফিকেশনটি কিভাবে ঘটবে টোটাল ম্যাগনিফিকেশনটি ঘটবে কিন্তু এইভাবে যে দুটো রেশিওর মাধ্যমে একটি হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে অপটিক্যাল রেশিওর mechanical total magnification mechanical magnification এবং অপটিক্যাল ম্যাগনিফিকেশন সমন্বয়ে ঘটবে মেকানিক্যাল ম্যাগনিফিকেশনটা বিষয়টি ঘটবে হচ্ছে এ এবং সি এর অনুপাতের সমন্বয় আর অপটিক্যাল ম্যাগনিফিকেশনের ঘটনাটি ঘটবে হচ্ছে এক্স এবং ওআই এর অনুপাতের মাধ্যমে এই দুটোকে যদি আমরা গুণন করি তাহলে পেয়ে যাব হচ্ছে টোটাল ম্যাগনিফিকেশন যেটাকে বলা হয় হচ্ছে এই যে ম্যাগনিফিকেশনটাকে এইভাবে কম্পারেটরের পরিগণিত করতে হবে বিবেচনা করতে হবে সেটা হচ্ছে রেশিও যেটা কিনা ঘটবে ইন্ডিকেটিং পয়েন্টার বা বিমের মধ্যকার যে দূরত্ব সেটি এবং প্লাঞ্জারের মধ্যবর্তী ডিসপ্লেসমেন্ট এই দুটোর রেশিওর অনুপাতটি হবে হচ্ছে আমাদের ম্যাগনিফিকেশনের অবস্থাটি এবং সাধারণত অপটিক্যাল কম্পারেটরের ম্যাগনিফিকেশনটা হয় হচ্ছে এক হাজার ইস টু ওয়ান এরকম আঙ্গিকে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা খানিকটা বুঝতে পেরেছি এই অপটিক্যাল কম্পারেটরের কয়েকটি সুবিধা এবং অসুবিধা আছে সেটি একটু আমরা উল্লেখ করতে চাই হাই অ্যাকুরেসি এবং হাই রেঞ্জ এর হচ্ছে আছে এবং আরও দুটো সুবিধা এর আছে একটা হচ্ছে হাই ম্যাগনিফিকেশন যেটা আগেই বলেছি এবং কোনো ইনার্শিয়া নেই যেহেতু এর তেমন কোনো মেকানিক্যাল কম্পোনেন্ট নেই তাই এর তেমন কোনো ইনার্শিয়া নেই আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ডিসঅ্যাডভান্টেজ আমাদের মনে রাখা উচিত একটু হচ্ছে কস্টলি একটা হচ্ছে সাইজটা একটু বড় হয়ে যায় আর হচ্ছে লাইট সোর্স আমাদের দরকার পড়ে যেটা আমাদের জোগাড় করা একটু কঠিন হয়ে যায় এবং হিটিং ইনস্ট্রুমেন্ট দরকার পড়ে তারপরে ডার্ক রুমের প্রয়োজন পড়ে এবং রিডিংটা নেওয়া একটু কষ্টসাধ্য বা সহজসাধ্য নয় একটু দক্ষতার প্রয়োজন পড়ে এগুলো হচ্ছে অসুবিধা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তে এই আলোচনা থেকে তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে প্রশ্নগুলো থাকুক না কেন তোমরা কমেন্টসে লিখে জানাবে আমরা আগামীতে সেগুলো আলোচনা করার চেষ্টা করব আজকের সেশন শেষে তোমাদের বাড়ির জন্য যে কাজটি থাকবে খুব ছোট্ট একটি কাজ কিন্তু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অপটিক্যাল কম্পারেটরের ক্ষেত্রে চিত্রসহ অপটিক্যাল লিভারের নীতি লিখো একটু আগে যেটা আমরা আলোচনা করলাম দুটো চিত্রের মাধ্যমে যে মিররের উপরে আলো পড়ছে কোনো রকমের মিররের সমতল যে ফ্ল্যাটনেস তা পরিবর্তন করিনি আর একটি চিত্রে দেখালাম যে তা আলফা পরিমাণ সামান্য একটু আপ ডাউন করা হয়েছে পরিবর্তন করা হয়েছে তাহলে কি পরিমাণের বিবর্ধিত হলো এই দুটো চিত্রের মাধ্যমে আমরা এই কার্যনীতিটাকে দেখিয়েছিলাম এটা তোমরা চিত্রের মাধ্যমে আলোচনা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে তোমরা এতক্ষণ ধরে সেশনে অংশগ্রহণ করলে তোমাদেরকে ধন্যবাদ যে সকল সম্মানিত ভিউয়ার এতক্ষণ ধরে অংশগ্রহণ করলেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী সেশনে সকলকে আবারও আমার সেশনে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি এবং আনুষ্ঠানিকভাবে আমার সেশন আজকে এখানেই শেষ করছি